ওরে দূর করে হয় না পিরিতি পিরি স্বর্গের ওরে মানলো সখী মানলো তোরা আহামার কথা মা ওরে জোর করে হয় না 夏天，妈妈。 Oh,